it's at the morning we are going for our flight and আমরা মেলবোর্নে যাচ্ছি অনেক সকালবেলা আমাদের যেহেতু ফ্লাইট সো ফার্স্টে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রাস্তা নাইস ওয়েদার অ্যান্ড এইটা আমি পোজ দিচ্ছি যাই হোক দিস ইজ মাই হাজব্যান্ড গান শুনতে শুনতে যাচ্ছিলাম ভালো ওয়েদার যেহেতু অনেক শীত সো রোদটা অনেক ভালোই লাগছিল তারপর আমরা এই কার পার্কে আসলাম তো এই কার পার্ক হচ্ছে আমরা আগে থেকে অনলাইনে অর্ডার করে রেখেছিলাম যেন আমরা ফ্লাইটে ওঠার আগে কারটা পার্ক করে যেতে পারি আমাদের আলাদা কোনো উবার অথবা কোনো গাড়ি রেন্টে নেওয়া না লাগে তো অনলাইনে গেলে হচ্ছে খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে এয়ারপোর্টের ঠিক বাইরেই একটা কার পার্কের এরিয়া এই বিল্ডিংয়ের ভিতরে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবাই গাড়ি রেখে যায় সো যখন আমরা আবার ব্যাক করব মেলবর্ন থেকে তখন আবার ঠিক এখান থেকেই আমরা আবার গাড়ি আমাদের গাড়ি নিয়ে আমরা আবার বাসায় ফিরতে পারবো সো <clears throat> এটা অ্যাকচুয়ালি খুবই ভালো একটা ব্যাপার কারণ অনেক সময় ওয়েট করতে হয় অনেকক্ষণ এবং পাওয়া যায় না এবং অনেক এক্সপেন্সিভ হয় সো যার জন্য নিজের গাড়ি থাকলে নিজের গাড়ি পার্ক করে যাওয়া আবার ফেরত এসে নিজের গাড়ি নিয়েই ড্রাইভ করে বাসায় ফেরা অ্যাকচুয়ালি এটা অনেক ভালো একটা ডিসিশন যেটা আমার মনে হলো দ্যাটস ওয়াই আমরা এটা করলাম সো এখানে হচ্ছে আমরা এখন নিচে নামছি আমরা যে গাড়ি পার্ক করেছি সেটা কনফার্ম করার জন্য আমাদেরকে এখানে লাইনে ধরতে হয়েছে এবং এই কাউন্টারে আমাদেরকে কথা বলে তারা একটা টিকিটস দিবে অ্যান্ড যখন আমরা ব্যাক করবো সেই টিকিটস আমাদেরকে আবার ফেরত দিয়ে দেখিয়ে তারপরে হচ্ছে আমাদের গাড়িটা আমরা আবার ফেরত নিয়ে যেতে পারবো তো ওখান থেকে আমরা টিকিট নেওয়ার পরে হচ্ছে আলাদা ওদের গাড়ি দিয়ে একটা মাইক্রোবাস সেটাতে করে যারা যারা গাড়ি এখান থেকে পার্কে পার্কিংয়ের জন্য রেন্ট নিয়েছে সেই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্ট পর্যন্ত সেটা হচ্ছে সেই গাড়ির ভিতরে আপনি হ্যাঁ অন্য সব মানুষরা রয়েছে সো আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি সো নেমে গেলাম তারপর হচ্ছে আমরা এখন চেকিং করছি সো এটা হচ্ছে সেলফ চেক আউট এখান থেকে হচ্ছে আমরা চেকিং করব সো আমার জামাই করে দিচ্ছে সব কিছু আমি এগুলোতে হাত নাই সো এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে সো আমরা এখন যাচ্ছি লাইনে দাঁড়িয়ে আছি আমরা ওয়েট করার জন্য যে আমাদের ব্যাগ কতটুকু ওজন ব্যাগের ওজন মাপার জন্য যদি বেশি ওজন হয়ে যায় আমরা যেহেতু দুজন মানুষ সো আমরা মিনিমাম আট কিলোর মতো নিয়ে যেতে পারবো সো ওখান থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি প্লেনের উদ্দেশ্যে আমাদের প্লেন ওয়েট করছে so Let's go for the trouble to Melbourne. সুন্দর আকাশ সবসময় আমার উইকনেস এখন টাইম হচ্ছে দশটা একচল্লিশ আমরা ফেরত চলে এসেছি মেলবর্নে তো মেলবর্নের এয়ারপোর্ট থেকে আমরা বেরোচ্ছি অ্যান্ড এখানে আমরা হচ্ছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ভাড়া নিয়েছি এই গাড়িটা ভাড়া নেওয়া হয়েছে আমরা যেই একদিন থাকবো তার পরের দিন পর্যন্ত সো ওরা হচ্ছে যেহেতু আমরা এগারোটার দিকে ওই গাড়িটা নিয়েছি সো পরের দিন এগারোটার মধ্যে আমাদেরকে হচ্ছে গাড়িটা ফেরত দিতে হবে সো এইটা হচ্ছে অন্যান্য উবারে ঘোরাফেরা করা এবং রেন্টে আলাদা করে যেমন Uber O L X and like Ola আরও কিছু গাড়ি যেগুলো আছে সেগুলোর থেকে অনেক বেশি চিপ বিকজ আমরা যেখানে যখন মন চায় তখন যেতে পারবো সেই জন্য সো আমরা এখন চলে এসেছি আমাদের সেই জায়গায় যেখানে হচ্ছে আমরা আমাদের বাড়ির সব কথাবার্তা বলবো যে আমাদের বাড়িটা ডিজাইন করবে কিভাবে সেখানে নাম হচ্ছে সো এটা সাইন আপ করতে হয় ফার্স্টে আমরা যার সাথে মিট করব তার নাম বলেছি তারপরে হচ্ছে আমাদেরকে সাইন আপ করতে হচ্ছে যেহেতু সব ইনফরমেশন ওই ইনপুট করেছিল সো দ্যাটস ওয়াই ওকেই সাইন আপ করতে হচ্ছে মানে আমার হাজব্যান্ডকে সো তারপরে হচ্ছে আমাদের যার সাথে আজকে অ্যাপয়েন্টমেন্ট সে আমাদেরকে এসে নিয়ে যাবে সরি ক্যামেরাটা ঠিক জায়গায় ধরিনি যেহেতু ওখানে মানুষ ছিল সো তারা এটার জন্য অ্যালাউ করে না যার জন্য হচ্ছে আমাকে ক্যামেরাটা <laughs> অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়েছে টাইম লেগেছে ওখানে ড্রাইভিং আমরা কোন গাড়ি নিয়েছি সেই গাড়ির নাম্বার ফোন নাম্বার তারপর কার সাথে অ্যাপয়েন্টমেন্ট সব কিছু আমাদেরকে ওখানে ইনপুট করতে হয় এবং লাস্ট পর্যন্ত সাইন করতে হয় যার সাথে অ্যাপয়েন্টমেন্ট যে করেছে তাকে সো যেহেতু আমার হাজব্যান্ড করেছে সো তাকে সাইন করতে হয়েছে সো আমরা এখন গিয়ে এখানে ওয়েট করব এটা হচ্ছে ওয়েটিং রুম জায়গাটা খুবই সুন্দর আমার এইগুলো খুবই আমার ভালো লেগেছিল it's looks like diamonds but আমি জানি না এগুলো আসলে কী হয়তো বা কোনো গ্র্যাজুয়েশনের অ্যাওয়ার্ডের কিছু একটা হবে সো এই যে হচ্ছে মহিলা সে হচ্ছে আমাদেরকে আজকে সব কিছু কথা বলে বুঝিয়ে দিবে যে আমরা কি করতে চাই অ্যান্ড কি বলতে চাই আমাদেরকে হেল্প করবে চুজ করার জন্য আমাদের সব এক্সেসরিজ বাসার ভিতরে আমরা কী কী লাগাতে চাই আমাদের বাড়িটার মধ্যে লাইট দেখা যাচ্ছে টাইলস আছে ওখানে অ্যান্ড বাথরুমের এক্সেসরিজ এগুলো সব তো সে পেপার সেগুলো সব রেডি করে রেখেছে আমাদেরকে দেখানোর জন্য অ্যান্ড অলসো ল্যাপটপের মধ্যেও অনেক ইনফরমেশনস আছে যা কিনা সে বাড়ির ডিজাইন থেকে শুরু করে বাড়ির ভিতরের ডিজাইন অবধি সব কিছু আমাদেরকে দেখাবে আমি সবটা ভিডিও করতে পারবো না সো একটুখানি ভিডিও করতে পেরেছি অ্যান্ড একটুখানি পর্যন্তই দেখাতে পারবো বাদ বাকিটা ইতিহাস সে খুবই ফ্রেন্ডলি ছিল সত্যি কথা বলতে খুবই ফ্রেন্ডলি ছিল খুবই জলি তার হাতের নাড়াচাড়া দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা ফ্রেন্ডলি ছিল শি ওয়াজ লাফিং সো লাউড অ্যান্ড খুবই তার ফ্যামিলির ব্যাপার নিয়ে অনেক কিছু বলছিল তার বাচ্চা কাচ্চা and so that was a fun day actually তারা কোনো কিছুতে প্রেশারাইজ করেনি এটা হচ্ছে আমার খুব থেকে ভালো লেগেছে যে আপনাকে এটাই নিতে হবে বা এটাই দেখেন তারা পেইডটাও দেখিয়েছে ফ্রি কোনটা আছে তারা ইনক্লুড করে দিচ্ছে আমাদের প্যাকেজের সাথে সেটাও দেখিয়েছে so that's actually good thing I love their way তারা যা যা অফার করছিল সব অ্যাকচুয়ালি ভালো অ্যান্ড সে এটাও অনেক হেল্প করেছে আমাদেরকে ম্যাচ করার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছে যেটা আমিও <laughs> ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করেছি but kind of failed so এই কাগজপত্রের কথা চলে অনেকক্ষণ হচ্ছে কাগজপত্র ঠিক আমাদের বলা শুরু করে আমাদের বাড়িটা কীরকম হবে অ্যান্ড কতদিনের মধ্যে সে করতে পারবে আমাদেরকে বলা হয়েছে যে ছয় মাসের মতো লাগতে পারে গাড়ির বাড়ির কাজ শুরু হওয়ার পরে তো আজকে আমাদেরকে সব চয়েস করে যেতে হবে যেহেতু আমাদের একদিন মাত্র টাইম অ্যান্ড আমাদের আবার আসতে হতে পারে for more updates and all cause বাড়িটা আমাদের তো বাট কিন্তু আমরা আসতে চাই না যেহেতু আমাদেরকে সিডনি থেকে মেলবোর্নে ফ্লাই করে যেতে হয় আমাদের জবের ক্ষেত্রে একটু সমস্যা হয় ছুটি নেওয়া থেকে শুরু করে ফ্লাইটের একটা এক্সপেন্স আছে তারপর ওখানে থাকা গাড়ি রেন্টে নেওয়া হ্যাঁ আমরা সব কিছু অনেক চিপ ওয়েতে ট্রাই করেছি করার তারপরেও দেখা যায় সব সময় হয়ে ওঠে না করা তার উপর থেকে ছুটিরও ব্যাপার আছে আমাদের এখানে যারা আমরা কাজ করি বিদেশের বাড়িতে সবাই জানি যে এখানে ছুটি পাওয়াটা যেমন টাফ জব পাওয়াটাও টাফ অ্যান্ড তার উপর থেকে ম্যানেজ করাটাও খুবই টাফ সো সে এখন আমাদেরকে লগ ইন করে দেওয়া হবে তার পিসির মধ্যে কী আছে ল্যাপটপ অ্যাকচুয়ালি যেটা কিনা অনেক টাইম নিচ্ছিল আমি সেটা সো ফাইনালি আমাদের ব্রেক টাইম তারা অনেকক্ষণ কথা শোনার পর আমরা ব্রেকে গেলাম অ্যান্ড তারপর ব্রেক থেকে আমরা ফিরলাম কফি খাওয়ার পরে কফিটা খুবই ভালো ছিল anyways and this are the lights দেখতেই পাচ্ছেন সো ফাইনালি শেষ অ্যান্ড আমরা এবার যাচ্ছি আমাদের এখানে ভাড়া নেওয়া একটা বাড়িতে সো আমরা এখানে একটা বাড়িতে ভাড়া নিয়েছি হোটেলে আমি উঠিনি যেহেতু এটা অনেক চিপ সো অ্যান্ড এক্সপেক্ট করিনি যে ভিতরে এত সুন্দর কিছু জিনিস দেখতে পাবো যেটা কিনা একদমই আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল সো আমরা চলে এসেছি দেখা যাচ্ছে এটা হচ্ছে বাড়িটা বাড়িটা হচ্ছে বড় এবং সুন্দর এবং খুবই সুন্দর এটা হচ্ছে আমরা অনলাইনে করে নিয়েছিলাম আমরা অনলাইনে খুঁজে তারপরে করে নিয়েছি এবং খুবই সিকিউরিটি ছিল ভালো বাইরে লক দেওয়া ছিল পিনকোড দিয়ে ঢুকতে হয়েছে অ্যান্ড এই যে রুমটা এটা হচ্ছে বাড়ির ওনারের রুম সো তার নাম হচ্ছে Liz she is a so nice see she is so good polite and kind women I've met there so সে খুবই ভালো একটা মহিলা আমি তার সাথে অনেকগুলো কথা বলছি তার নামও দেখা গেল গেল ওখানে লিজ সো এটা হচ্ছে আমাদের রুম আমাদের খুব ভালো করে ওয়েলকাম করা হয় ওখানে নাম দেওয়া ছিল কাইন্ড অফ হানিমুনের মতো করে সেট করা বাট আমরা যেহেতু হানিমুনে যাইনি সো <laughs> আমরা ধুপধাপ করে ওগুলো সব এদিক ওদিকে উড়িয়ে ফেলে দিই অ্যান্ড um, <laughs> দেখতেই পাচ্ছেন লাইক আমরা খুবই টায়ার্ড ছিলাম যার জন্য আরও বেশি লাইক আমাদের এখনই ঘুমাতে হবে and weather was so nice বাইরে খুবই বাতাস ছিল কিছু বৃষ্টিও পড়ছিল কিন্তু অতটা গায়ে লাগছিল না সিডনিতে অনেক বেশি ঠান্ডা ছিল মেলবোর্নের থেকে তারপর আমরা লাঞ্চে যাই ঘুমানোর পরে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড খাবার ছিল খুবই মজা আমার হাজব্যান্ড থালি নেয় অ্যান্ড আমি আলু পরাঠা অ্যান্ড সাথে খাসি তারপর আমরা যাই রাতের ডিনারে আমরা অ্যাকচুয়ালি ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু কিছু পাইনি তার জন্য আমরা ডিনারে চলে গেলাম so this is Big Mama's Pizza এটা আসলে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল ভিতরে যাওয়ার পর একটা পাকিস্তানি ছেলের সাথে আমার কিছুক্ষণ কথা হয় he was good he was nice actually তারপরে যে আমরা কেএফসিতে কিন্তু পিৎজাটা ভালো ছিল না যার জন্য আমাকে আবার কেএফসিতে আসতে হলো আই লাভ কেএফসি সো মেলবোর্নের কেএফসি ট্রাই করা যাক সিডনির কেএফসি আমরা খেয়ে ফেলেছি বাংলাদেশের কেএফসিও খেয়ে ফেলেছি সেবার মেলবোর্নের সো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি ছিল সো চারিদিকে একদম ভেজা সো আমরা এখান থেকে একটা বাকেট নিব সো যার জন্য হচ্ছে আমরা কেএফসিতে ঢুকলাম and this are the menus আমি এই মেনুটাই নিব যেটা কিনা টোয়েন্টি ওয়ান ডলার্স তারপরে আমরা যাই কোলসে কোলসে মেলবর্নের কোলসে কিছু জিনিস কেনার ছিল যেমন টুথপেস্ট যেহেতু আমরা হোটেলে উঠিনি সো ওখান থেকে আমাদেরকে টুথপেস্ট নিয়ে আসতে হয় এটা হচ্ছে ওই বাড়ির ওয়াশরুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একদম পরিষ্কার করা সো আমরা আমাদের নিজেদের টুথপেস্ট নিয়ে আসি অ্যান্ড মেডিসিন তো কিছু কিনেছিলাম মাথা ব্যথার জন্য তো খুবই ক্লিন একটা জায়গা এখানে ভিতরে হ্যান্ড ওয়াশের সাথে হ্যান্ড লোশন অ্যান্ড অল ছিল বাইরেই আমরা পাই চা খাওয়ার জন্য একটা সুন্দর সুন্দর প্লেস ইটস লাইক বারান্দার মতো সামনে কমলা গাছ লেবু গাছ লাগানো ছিল খুবই সুন্দর একটা nice place starting at the morning with a nice place is beautiful সারাদিন ভালো যাওয়ার মতো একটা দিন তারপরে হচ্ছে আমরা আবার বেরিয়ে যাই আমাদের ল্যান্ড দেখার জন্য ল্যান্ড হচ্ছে আমাদের জমি জমি এখনও আমরা দেখিনি তো এবার আমরা জমি দেখতে বেরোবো সো লিজের ওখান থেকে আমরা লিজকে বাইরে থেকে বাই বাই বললাম আমি একটা ছোট শর্ট থ্যাংক ইউ নোটস লিখে এসেছিলাম because she is so nice আমি বলবো আপনারা যদি মেলবোর্নে যান এবং এরকম বাড়িতে থাকার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই I prefer Liz is for so go and check online she is so good কাউকে ডিস্টার্ব করে না অ্যান্ড খুব ক্লিন আপনি কিচেন ইউজ করতে পারবেন আপনি নিজের কফি নিজে বানিয়ে খেতে পারবেন অ্যান্ড খুবই সিকিউরিটি আছে বাইরে দেওয়া সো আপনার ভয় পাওয়ার কিছু নাই চুরি চামারি হওয়ার কোনো ভয় নাই সো ইটস অ্যাকচুয়ালি নাইস এখন আমরা যাচ্ছি আমাদের ল্যান্ড দেখতে সো আমাদের মিনিমাম ফিফটি টু মিনিটসের মতো আমাদেরকে এখন ড্রাইভ করতে হবে সো আমাদের ওখানে যেতে কতক্ষণ লাগবে আমরা তো জানি না অ্যান্ড আমাদেরকে পুরোটা রাস্তা গুগল ম্যাপ ধরে ধরে ড্রাইভ করতে হচ্ছে অ্যান্ড এখানে কিছু আজেবাজব রুলস ছিল যেগুলো কিনা থ্যাংক গড আমরা সিটিতে গেলে পেতাম কিন্তু আমরা সিটিতে যেতে চাইনি সো আমরা পাইনি so that's kind of good thing নতুন রুলস একটু হেজিটেশন হওয়ার কথা কিন্তু আমরা ল্যান্ডে যাওয়ার আগে আবার আমরা সেই আমাদের পুরনো বিল্ডিংয়ে ফিরে যাই যেখানে কিনা আমাদের কিছু আরও ফর্মালিটিস পূরণ করতে হবে আমাদেরকে জানানো হয় হঠাৎ করে তো আমরা এই জন্য আবার যাই সেখানে বাকি ফর্মালিটিস পূরণ করতে ওয়েদারটা অনেকই ক্লাউডি দেখতেই পাচ্ছি তো অনেক বাতাস ছিল বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না তা আমরা ম্যাক্সিমাম টাইম গাড়ির মধ্যেই থেকেছি সো এখানে উঠে আমরা এখন গাড়ি পার্ক করবো আমরা বুঝি না ওনার কাছে ভালো একটা গাড়ি দেওয়া হবে যাই হোক তো রিসানের একটা গাড়ি দেওয়া হয়েছে গাড়িটা খুব ভালো ছিল আমাদের এখন ফুল ট্যাঙ্কি তেল দিয়ে তারপর হচ্ছে গাড়িটা ফেরত দিতে হয়েছে তো ইনি হচ্ছে একজন নতুন অ্যাডভাইজার যে কিনা গতকালকে ছিল সে না আরেকজন আজকে ইনি হচ্ছে আমাদেরকে অ্যাডভাইস করবে কার্পেটটা যাবে আমাদের সিঁড়িতে সেটা ম্যাচ করার ট্রাই করা হচ্ছিল অ্যান্ড তারপর সবশেষে আমাদেরকে কাগজপত্র সব উইথ টাইলস আমাদেরকে এই ব্যাগের ভিতরে ভরে দেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের ফাইনাল বাড়ি this is our house Oh my god, that is so beautiful. I'm so super excited. I can't wait to live in there. And I'm gonna আমি সত্যি মেলবোর্নের প্রেমে পড়ে গিয়েছি জাস্ট ফর দ্য ওয়েদার ওইখানে হ্যাঁ ওয়েদারটা একটু ডিফারেন্ট আমি শুনেছি কিন্তু আমার খুবই ভালো জানি না সবার কীরকম লাগে একটু উইন্ডি ছিল কিন্তু সিডনির মতো এত বেশি ঠান্ডা না সিডনিতে সিডনিতে যেমন হাড় কাপড় ঠান্ডা ওরকম বাতাসটা অনেক গায়ে লাগছিল আকাশটা দেখে সব বাতাস ভুলে যাচ্ছিলাম বলা যায় বৃষ্টি ছিল সন্ধ্যার পরে সারাদিন বৃষ্টি ছিল কিন্তু এরকম সুন্দর আকাশের একটা ক্লাউডি বেড়াচ্ছে পুরা রোড ট্রিপটা এত ভালো ছিল এত ভালো ছিল যে আমরা আবার চিন্তা করছি আমরা যাবো and this is our land so finally airport থেকে প্লেনের মধ্যে কোনো এয়ারপোর্ট আমরা আবার আমাদের যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেই গাড়ি পার্কের এরিয়াতে দিস ইজ দ্য প্লেস এবার আমাদেরকে প্রথমে সেই যে কার্ড আমরা নিয়েছিলাম সেই কার্ড দিয়ে নতুন একটা কার্ড নিয়ে তারপর আমাদেরকে উপরে যেতে হলো যেহেতু আমরা টপ ফ্লোরে হচ্ছে পার্ক করেছিলাম তো আমাদেরকে লিফট করতে হচ্ছে চলে আসলাম কোনো প্রবলেম হয়নি আমাদেরকে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়েই পুরোটা ট্রাভেল করি নিজেদের বাসার মতো একটা বাসার ভিতর আমরা যাই সেখানে থাকি so flexible it was very very nice trip together so finally আমরা এখন বাসায় যাচ্ছি অ্যান্ড আমাদের নিজেদের গাড়িতে করে so relaxing. I'm so tired. We are actually so tired. তো যেহেতু টপ ফ্লোরে ছিল অনেক ঘুর পাখি একে নামতে হচ্ছিল এটা খুবই প্যারা হচ্ছিল অ্যান্ড এখানেও সিমিতে খুবই ভারী বৃষ্টি হচ্ছিল ক্ষুধার্ত ছিলাম বৃষ্টি হচ্ছিল টায়ার ছিলাম খুবই বাজে অবস্থা বাট তবুও খুশি ছিলাম যে ফাইনালি আমরা আমাদের বাড়ি বানাচ্ছি আমরা নিজেদের বাড়ি বানাচ্ছি সেটা দেখে এসছি so we are so happy and hopefully আমরা বাড়ি বানানোর হয়ে যাওয়ার পরে যখন ফার্স্ট আমরা উঠবো সেটার ফুল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো সো আশা করি আমাদের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই